মৎস্যজীবীদের সাথে কথা বলেছি মৎস্যজীবী মূলত আমরা যারা বোর্ড মালিক ওনার যারা আছে তাদের সাথে মূলত সেক্রেটারি যিনি তার সাথে কথা বলা হয়েছে আমরা জেলা প্রশাসন থেকে আমাদের সাইক্লোন সেন্টারগুলো সবগুলো অলরেডি প্রস্তুত করা হয়েছে রেডি করা হয়েছে যে কোনো সময় আমরা সিগন্যাল পাইলে তাদেরকে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া আমাদের আসলে sustainable coastal and marine fisheries project প্রজেক্টটা GSM global system for mobile network এই ডিভাইসগুলো দেওয়া হয়েছে এই ডিভাইসগুলো যে বোর্ডগুলো থাকবে আমরা এখানে বসে তাদেরকে আমরা বুঝতে পারো কোন শনাক্ত করতে পারবো কোন বোর্ডগুলো এখনও দুর্যোগপূর্ণ সিগনালে তারা আছে তাদেরকে আমরা এখান থেকে তাদের কন্ট্যাক্ট নাম্বার এখানে জাস্ট এখানে যাওয়ার পর আমরা অ্যাপসে যাওয়ার পর এখানে ঢোকার পর ওই জায়গাগুলোতে গেলে তাদের কন্ট্যাক্ট নাম্বার পাবো কন্ট্যাক্ট নাম্বার আমরা কন্ট্যাক্ট করে তাদেরকে ব্যাক করে যাওয়ার মেসেজ দিতে পারবো এই প্রভিশনগুলো আমাদের স্বাস্থ্য পুরস্কার প্রজেক্টের আওতায় আমরা এই প্রভিশনগুলো রাখা হয়েছে আমরা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার সিগন্যাল পাওয়ার পর পরই